বাংলাদেশের অনেক বিজ্ঞ অভিজ্ঞ ব্যক্তিবর্গ বলেন বাংলাদেশ শ্রীলঙ্কার মতো দেউলিয়া হবে আমি এক বিশিষ্ট আলেমের বয়ানের মাধ্যমে শুনেছি উনি বলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের জাতীয় সংসদে বলেছেন বিশ্বের মুসলমান শুনেছেন বাংলাদেশের জাতীয় সংসদ হতে ধর্মপান প্রধানমন্ত্রী বলেন সকালে গুম হতে উঠে প্রথমে আমি নামাজের মুসল্লা তালাশ করে মোয়াজ্জেমের আজানের পর নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করার পর নিজের হাতে চা করে খাই পরে নিজের কাজ তিনি জিজ্ঞেস করছেন যে সকালে উঠে কি আমি কি খুঁজি আমি যাই নামাজ খুঁজি সকালে উঠে আগে নামাজ পড়ি নামাজ পড়ার পরে কোরআন তেলাওত করি তারপরে এক কাপ চা নিজে বানাই এরপরে বই টই যা পড়ার শুরু করি তবে হুজুর এর আপত্তি ছিল যদি উনি সংসদ হতে সকল মুসলমানদের প্রতি বলতেন যে সকল মুসলমান যেন নামাজ কায়েম করে আমি বলবো বাংলাদেশের ধর্মফান মুসলমানদের জননেত্রী শেখ হাসিনা বুঝাতে চেয়েছেন বাংলাদেশ হতে মুসলমানদের প্রতি কিভাবে ধর্মকর্ম করা উচিত দেশের প্রধানমন্ত্রী আল্লাহর ও আল্লাহ রাসুলের আদেশ নির্দেশের মাধ্যমে জাতি দেশের কাজ আরম্ভ করেন সে মুসলিমদের দেশ কিভাবে দেউলিয়া হবে আল্লাহর রহমত আছে বাংলাদেশ বারো আউলিয়ার দেশ কৃষক সফল ফসল উৎপাদন করে যেন উৎসাহ না হারায় তাই খাদ্য দ্রব্য বাড়তি হলো বাংলাদেশের উৎপাদিত দ্রব্য সামগ্রী দেশের চাহিদা মিঠাতে সক্ষম বিদেশের উপর নির্ভর করতে হয় না জ্বালানিও বাংলাদেশের আশি পার্সেন্ট নিজ দেশে খনিজ সম্পদের হতে মিটাতে সম্ভব বাংলাদেশে ঋণের পরিমাণ কম ঋণের কিস্তি বছর বছর বছর পরিশোধ সম্ভব প্রকল্প পদ্মা সেতু মেট্রো রেল বঙ্গবন্ধু টার্নেল পায়রা সমুদ্র বন্দর সবকিছুই প্রকল্প লাভজনক শ্রীলঙ্কার সকল প্রকল্প লসের মুখ দেখতে হচ্ছে ঋণ পরিশোধের শ্রীলঙ্কা ব্যর্থ হওয়াতে উন্নয়নের চাকা বন্ধ হয়ে পড়েছে তাই দেউলিয়া শ্রীলঙ্কা বাংলাদেশের ঘুষ অর্থ পাচারকারী দুর্নীতি সরকার কঠিন হস্ত দমন করলে বাংলাদেশের আমেরিকার কাতারে দাঁড়াবে ইনশাল্লাহ